হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম অনলাইনে সঠিকভাবে ইনকাম করার কিছু পথ আছে ফ্রিতে ইনকাম করার কিছু পথ আছে এই পথগুলো একটু কষ্টসাধ্য হয় এই পথগুলো আমাদেরকে কেউ সেভাবে রেফার করে না কেউ সেভাবে জানায় না অথবা আমরা যারা জানিও তারা এদিকে কাজ করতে চাই না কারণ অনেক বাধা এখানে আছে একটু কষ্টসাধ্য ফ্রিতে যখন কাজ করব ফ্রিতে যখন আর্নিংস করব তখন তো কিছু কষ্ট বাড়তি করতেই হবে তাই না কিছু বাড়তি সময় সেখানে দিতে হবে একটু বেশি সময় ধরে ধৈর্য ধরে থাকতে হবে আর যদি আপনি বেশি সময় ধৈর্য ধরতে না চান আর যদি বেশি পরিশ্রম করতে না চান তাহলে ইনভেস্ট করুন র্যান্ডাম ইনভেস্ট করুন খুব তাড়াতাড়ি অনলাইন থেকে আর্নিংস আসা শুরু করবে সিদ্ধান্ত আপনার চুজ করতে হবে আপনার আপনি কোনটা করবেন আপনি কি ইনভেস্ট করে অনলাইন থেকে আর্নিংসের পথটা তৈরি করবেন নাকি পরিশ্রম করে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে আপনি অনলাইন থেকে আর্নিংস করার পথটা তৈরি করবেন যদি আপনার সিদ্ধান্ত হয় না আমি ইনভেস্ট করব না অথবা আমার ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি নেই অথবা অ্যাবিলিটি থাকলেও আমি অনলাইনে এখন ইনভেস্ট করব না আমি ট্রাই করব যে কি করে ফ্রিতে আমরা ইনকাম করতে পারি ফ্রিতে ইনকাম করার এই পদ্ধতিতে দুইটা লাভ আপনার আছে একটা হচ্ছে আপনি স্কিল্ড হবেন অর্থাৎ আপনি যখন ভবিষ্যতে হয়তো ইনভেস্ট করার কথা ভাববেন অনলাইনে ইনভেস্ট করে আর্নিংস করার কথা ভাববেন তখনের জন্য আপনার পথটা সহজ হয়ে যাবে লসের সম্ভাবনাটা কমে যাবে আর দ্বিতীয়ত আপনি যদি আসলেই পরিশ্রম করে এবং সঠিক সময় পর্যন্ত পর্যন্ত সেই গোল পর্যন্ত সময় ধরে ধৈর্য ধরে থেকে যদি আপনি আর্নিংসের পটটা তৈরি করেই নিতে পারেন শেষ পর্যন্ত তাহলে তারপরে আপনাকে কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হবে না আজকে সেই রকমই একটা আর্নিং ট্রিক্স নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো বিষয়টা একটু জটিল ভিডিওটা খুব মন দিয়ে দেখতে হবে এবং শুধু আজকের ভিডিওতে শেষ হবে না যদি আমি এক ভিডিওতে শেষ করতে চাই তাহলে দুই তিন ঘন্টা চার ঘন্টায়ও হয়তো ভিডিও শেষ করতে পারবো না তাই আমি পার্ট পার্ট করে ভিডিওটা দিব আজকে যেটুকু দিব ভিডিওতে সেইটুকু কাজ আপনারা করে রাখবেন এবং পরবর্তীতে খুব তাড়াতাড়ি আমি যত দ্রুত সম্ভব আরও একটা পার্ট নিয়ে আসব এই কাজটা আপনাদেরকে আমি একেবারে শেষ পর্যন্ত গাইড করার চেষ্টা করব এবং সাবলীল ভাষা ভাষায় গাইড করার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এবং কাজ করতে অসুবিধা না হয় যে কাজটা আমরা শিখবো আজকে এটা অনেকে হয়তো নাম জানেন এবং অনেকে এটা সম্পর্কে অবগতও আছেন খুব ভালো করে তবে যারা জানেন না তাদের জন্য বলছি আজকে আমরা ব্লগিং নিয়ে কথাবার্তা বলবো এবং ব্লগিং মোবাইল দিয়ে করা যায় নাকি সেটা আমরা দেখব কি করে মোবাইল দিয়ে একটা ব্লগ আপনি ক্রিয়েট করবেন একটা ব্লগ খুলবেন সেটা আমরা ক্লিয়ারলি আজকের ভিডিওতে দেখব দেন আস্তে আস্তে পার্ট বাই পার্ট আমরা ভিডিও নিয়ে আসব যে কিভাবে সেই ব্লগটাতে আপনারা কাজ করবেন কিভাবে পোস্ট করবেন কিভাবে আপনারা পোস্টগুলোকে র্যাঙ্কিং করানোর চেষ্টা করবেন ইত্যাদি বিভিন্ন আনুষঙ্গিক ভিডিও আমরা পার্ট বাই পার্ট নিয়ে আসতে থাকবো ব্লগিংয়ের উপরে এই জন্য আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সে থাকা বেল বাটনটা বাজিয়ে রাখুন যাতে আপডেট হওয়া সমস্ত ভিডিও সবার আগে নোটিফিকেশন আকার আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন চাইলে শেয়ারও করে দিতে পারেন তাহলে হয়তো আপনার কোনো বন্ধু বান্ধব উপকৃত হবে তো চলুন এমনিতেই ভিডিও লম্বা হবে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা আজকে মোবাইল দিয়ে কিভাবে একটা ব্লগ ক্রিয়েট করব গুগলের ব্লগারে একটা ব্লগ ক্রিয়েট করব সেটা দেখব এবং পরবর্তীতে আস্তে আস্তে আমরা আনুষঙ্গিক বিষয়গুলো ক্লিয়ার হব অন্যান্য ভিডিওতে প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের গুগল ব্রাউজারে সেখানে লিখবেন ব্লগার লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ব্লগার ডট কম এটাতে ক্লিক করবেন আর আপনি যদি পারেন আপনার ব্রাউজারে গিয়ে ব্লগার ডট কম সরাসরি লিখে সার্চ করতে তাহলে তো খুবই ভালো ব্লগার ডট কম লিখে সার্চ করে দিবেন এখানে প্রথম ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিলেও হবে ক্লিক করে দিলে আপনার সামনে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে আপনি দেখতে পাবেন বাম পাশে উপরে কর্নারে একটা থ্রি লাইন মেনুবার আছে এই থ্রি লাইন মেনুবারে ক্লিক করবেন ক্লিক করলে যে সাইড বারটা ওপেন হবে এখানে দেখতে পাবেন ক্রিয়েট ব্লগ নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন প্রথমেই আপনার ব্লগের টাইটেল লেখার জায়গাটা আসবে আমি একটা পার্সোনাল ব্লগ ক্রিয়েট করব আমার নিজের নামে আমি এখানে টাইটেলটা লিখে দিচ্ছি অর্থাৎ আমি আমার নামটা লিখে দিব আপনি যে নামে ব্লগ ক্রিয়েট করতে চান সেই নামটা এখানে লিখে দিয়ে নেক্সটে ক্লিক করবেন এইবারে আমাদেরকে উপরে যে ফাঁকা জায়গাটা দিয়েছে এখানে একটা অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ আপনি দেখেছেন অনেক সময় হয়তো আপনার ওয়েবসাইট অ্যাড্রেস থাকে বা অন্য কারো ওয়েবসাইটে আপনি যখন ঢুকতে যান ডাব্লিউ অথবা অন্য যে কোনো ওয়েবসাইটে ঢুকতে গেলে আমাদের এরকম অ্যাড্রেস দিয়ে ঢুকতে হয় সেই অ্যাড্রেসটা আমাদের এখানে ক্রিয়েট করতে হবে আমরা এখানে অ্যাভেলেবেল অ্যাড্রেস পাবো ঠিক যেরকম আমরা জিমেইল খোলার সময় অ্যাভেলেবেল অ্যাকাউন্ট আমাদের যে অ্যাড্রেসটা সেটা অ্যাভেলেবেল আছে কিনা দেখে নিতে হয় না হলে বারবার চেঞ্জ করতে হয় চেঞ্জ করে করে যেটা অ্যাভেলেবেল থাকে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হয় এই অ্যাড্রেসটা দেওয়ার সময় আপনি চেষ্টা করবেন যে আপনি যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলের সাথে মিল রেখে একটা অ্যাড্রেস দেওয়ার জন্য আমি যেহেতু আমার নাম দিয়েছি আমি চেষ্টা করছি আমার নামটা পুরো নামটা দিয়ে এখানে অ্যাড্রেসটা অ্যাভেলেবেল পাওয়া যায় নাকি বলো অর্থাৎ আমি আমার নামের অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি করতে হবে সেভ যে বাটনটা আছে এই বাটনটাতে ক্লিক করে দিতে হবে সেভে ক্লিক করে দিলে স্ক্রিনে যেরকম আপনি একটা ব্লগ দেখতে পাচ্ছেন আমাদের ব্লগটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আপনাকে দেখিয়ে দেবে ব্লগ ক্রিয়েটেড এবং দেখতে পাচ্ছেন নো পোস্ট এখানে স্ক্রিনে লেখা আছে অর্থাৎ আমরা নতুন একটা ব্লগ ক্রিয়েট করেছি এখানে আমরা এখনও কোনো পোস্ট করিনি আপনি উপরে যে থ্রি লাইনটা দেখতে পাচ্ছেন এই থ্রি লাইন মেনুবারে ক্লিক করলে এখানে অনেক মেনু দেখতে পাবেন আপনার কাজ হচ্ছে এই মেনুগুলো নিয়ে ঘাটাঘাটি করা কোনো প্রবলেম হলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ঘাটাঘাটি করতে করতে যদি কোনো প্রবলেমে আপনি পড়েন আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সেটা আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো এছাড়া চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন ফেসবুকে আমাদের গ্রুপ আছে সেখানে আপনি যুক্ত হতে পারেন টুইটারে আমাকে ফলো করতে পারেন যে কোনো জায়গায় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে সাপোর্ট দেওয়ার আর এখানে পোস্ট কি করে করব আমরা মোবাইল দিয়েই করব যারা কম্পিউটারে করে তারা করুক আমরা মোবাইল দিয়ে কি করে করা যায় সেটা করব আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একটা ইংলিশ ব্লগও আমরা এখানে ক্রিয়েট করতে পারি তার জন্য আপনার ইংরেজি জানতে হবে না ইংরেজি পোস্ট করতে গেলে আপনার ইংরেজি জানতে হবে না শুধুমাত্র সামান্য ইংরেজি যেটা আপনি ব্লগটা খোলার জন্য ব্যবহার করেছেন এই ধরনের কিছু ইংরেজি বেসিক লেভেলের কিছু ইংরাজি আপনি যদি জানেন এবং নিজে বুঝতে পারেন আপনাকে লিখতে হবে না তাহলেই আপনি এখানে সুন্দর সুন্দর unique copyright free English post create করতে পারবেন সাথে সাথে বাংলা পোস্টও ক্রিয়েট করতে পারবেন কি করে পোস্ট ক্রিয়েট করবেন কিভাবে সেটা সুন্দর করবেন কি করে সেটা প্লাগারিজম ফ্রি করবেন কি করে কপিরাইট ফ্রি করবেন সব কিছু আমি দেখিয়ে দেবো পরবর্তীতে আস্তে আস্তে পার্ট বাই পার্ট তার জন্য আমি শুধু দেখতে চাচ্ছি যে কারা কারা ব্লগ তৈরি করছেন আপনারা দুইজন একজন চারজন যারাই ব্লগ তৈরি করেন না কেন তাদের জন্যেই আমি পরবর্তী পার্ট নিয়ে আসবো ভিডিওতে তবে যারা আমার ভিডিওটা দেখার পরে ব্লগ তৈরি করবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা কমেন্ট করে একটু জানাবেন যাতে আমি ইন্সপায়ার হই এবং বুঝতে পারি যেমন পরবর্তী পার্টটাও নিয়ে আসার দরকার আছে মোবাইল দিয়ে ব্লগিং করা যায় এটা আমরা প্রমাণ করব যদি আপনারা চান তো ভালো থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে